Argentina Lionel Messi Di Maria Sergio আগোরেও উত্তরসূরি খুঁজতে ব্যস্ত ভক্তরাও নতুন প্রজন্মের প্রতিভার পানে চেয়ে আছে জুলিয়ান আলভারেজ এক্সিকুয়েল জেভালোসরা তাদের উত্তরসূরি হওয়ার ইঙ্গিত দিয়েছেন ওই তালিকায় নাম লিখিয়েছেন উনিশ বছর বয়সী কার্লোস আলকারেজো আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারে যোগ পড়েছে আর্সেনাল ইন্টার মিলান এসি মিলানের মতো ক্লাবের আগামী গ্রীষ্মকালীন দল বদলের মৌসুমেই তাকে ইউরোপের ফুটবলের স্বাদ দিতে চায় ক্লাবগুলো সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী বল এখন আলকারেজের কোর্টে কোন ক্লাব কোন প্রজেক্ট মনে ধরে তার সেটাই নাকি দেখার অপেক্ষা আলকারেজ দু সালে রেসিং ক্লাবের শীর্ষ পর্যায়ের ফুটবল শুরু করেন তবে ভালো খেলতে পারছিলেন না সাবেক আর্জেন্টাইন ও Real Madrid footballer Gago coach হয়ে যাওয়ার পরে নিজেকে চিনতে শিখেছেন আলকারেজ তার মিডফিল্ড এর সবচেয়ে কার্যকর ফুটবলার হয়ে উঠেছেন এই তরুণ বোকা জুনিয়র্সের বিপক্ষে কোপা সুপার লিগার সেমিফাইনালে টাই ব্রেকারে হেরেছে রেসিং ক্লাব এই ম্যাচে নব্বই মিনিট মাঠ দাপিয়ে খেলেছেন আলকারেজ ম্যাচের নিয়ন্ত্রণও ছিল রেসিং ক্লাবের কাছে তার আগে অলদো সিভির বিপক্ষে পাঁচ বাই শূন্য গোলে জেতে রেসিং ওই ম্যাচেও দুর্দান্ত খেলেন তিনি দল বদলের বাজারে তাই দামি হয়ে উঠেছেন এই তরুণ তার রিলিজ ক্লজ ধরা হয়েছে পঁচিশ মিলিয়ন ইউরো তবে ক্লাবটি মনে করছে এই তরুণকে বিক্রি করে অন্তত বিশ মিলিয়ন ইউরো পাওয়া যাবে তাকে নিয়ে তার কোচ গ্যাগো বলেছেন কার্লোস আমাদের অনেক আশা দিচ্ছে তবে তাকে অনেক কিছু শিখতে হবে সম্পূর্ণ নাম কার্লোস আলকারেজ জন্ম ত্রিশ নভেম্বর দু সাল আর্জেন্টিনার লা প্রাটা শহরে আলকারেজের জন্য শুভকামনা রইল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ